শুনছ গল্প রহস্য আজকে আমরা শোনাতে চলেছি দুটি রহস্যময় সত্য ভৌতিক ঘটনা প্রথম ঘটনাটি হলো একটি স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখতে কেই না ভালোবাসে কিন্তু যদি সেই স্বপ্ন হয়ে যায় সত্যি ঘটনায় পরিবর্তন তাহলে তখন তুমি কি করবে আমার এক বন্ধুর সাথে হয়ে গেছিল এরকমই এক ব্যাখ্যাহীন ঘটনা ঘটনাটির মানে আমি বুঝতে পারিনি এটি কি কোনো ক্ষমতা না অভিশাপ সেটা আমি বুঝতে পারিনি কিন্তু এরকম ঘটনা সত্যি ঘটেছিল আমার ওই বন্ধুটির সাথে তাহলে শুরু করতে চলেছি আজকের প্রথম ঘটনা আমার ওই বন্ধুটির নাম রাজ সে খুবই চঞ্চল ও দুরন্ত ছিল সে সবসময় বন্ধুদের সাথে বাজি ধরে এখানে ওখানে রাত কাটাতো থাকতো এরকমই একটি জঙ্গলে রাত কাটাতে যায় ওই জঙ্গলটির নামে অনেক কুকথা ছিল যে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যে যায় সেই ভয় পাগল হয়ে যায় নাহলে ওই বট গাছের তলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তার শরীর তাদের জ্ঞান ফেরার পরেও তাদের যখন জিজ্ঞাসা করা হয় যে তাদের অজ্ঞান অবস্থায় পা গেল কী করে ওখানে তারা কিচ্ছু বলতে পারে না কেননা তাদের মাথা থেকে সব যে ঘটনাগুলি ঘটেছিল তাদের কোনো স্মৃতি সেখানে অক্ষত অবস্থায় থাকে না তাই রাজের বন্ধুরা তাকে ওই ভয়ঙ্কর জঙ্গলে রাত কাটাতে বলে সে ওই বাজি রাখার জন্য ওই জঙ্গলে রাত কাটাতে যায় এবং সে যখন ওই জঙ্গল থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরে তখন তার বন্ধুরা অবাক হয়ে যায় কেননা ওই জঙ্গলে যারাই গেছে তারাই পাগল বা অসুস্থ হয়ে ফিরেছে বা অজ্ঞান হয়ে গেছিলো কিন্তু রাজের পরেও ঠিক ছিল এই পর্যন্ত সব ঘটনাগুলি পুরোপুরি ঠিকই ছিল কিন্তু যখন সে রাতে ঘুমোতে যায় তখন তার মাথার দুপাশে ব্যথা করে এবং সে দেখে লক্ষণ কাকু মারা গেছে সে এইসব দেখার পর খুব ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে জেগে যায় এবং সে দেখে ভোর হয়ে গেছে এবং পাশের লক্ষণাপুর বাড়ির থেকেও কান্নার শব্দ শোনা যাচ্ছে অনেকজন মিলে কাঁদছে বা কিছু একটা হয়েছে সে যখন মাকে বলে যে ওরা কাঁদছে কেন তখন মা বলে যে লক্ষণ কাকুর খুব শরীর খারাপ তাই হসপিটালে ভর্তি আর তার কিছুক্ষণ পরেই লক্ষণ কাকুর মৃত্যুর খবর পাই এটাই ছিল রাজের সাথে হয়ে যাওয়া একটি সত্য ঘটনা এরপরে এরকম আর কোনো স্বপ্ন সে দেখেনি আজকে আমাদের পরবর্তী ঘটনা আমাদের বন্ধুর দাদুর সাথে হয়ে যাওয়া সত্য ঘটনা আমিও শুনেছিলাম যে কোনো মানুষ যখন মারা যায় তখন তাকে তার কোনো প্রিয়জন নিতে আসে আজকের ঘটনাটা এই বিষয়ে আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু পুরো ঘটনাটা যখন শুনলাম তখন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি শুরু করতে চলেছি দ্বিতীয় ঘটনা এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বন্ধুর বয়স ছিল পনেরো বছর আর তার সামনেই দাদু মারা যায় ঘটনাটি হলো এরকম যে তার দাদু খুব মাছ ধরতে পছন্দ করত আর তাই প্রতিদিন বিকালে সে তার ছিপ নিয়ে চলে যেত বাড়ির পাশের পুকুরে আর দেখবা যদি মাছ ধরার সময় কোনো সঙ্গী পাওয়া যায় তাহলে আলাদাই একটা আনন্দ পাওয়া যায় মাছ ধরার সময় তুমি যদি তোমার পাশে কোনো বন্ধু পাও যে তোমার সাথে হালকা আওয়াজে কথা বলবে বা গল্প করবে বোরিংনেসটা আসে না মাছ ধরার সময় সেরকমই ওনার দাদু একটা বন্ধু পেয়েছিল ওখানে গিয়ে ওই দাদু ও তার ওই বন্ধু দুজনে মিলে গল্প করতে করতে মাছ ধরতো আর ওই পুকুরে অনেক মাছ হওয়ায় ভালোই মাছ উঠত তাই দাদু তার ওই সঙ্গীকেও মাছ দিত এরকমই চলছিল ভালোই দাদু তাকে এই সব ঘটনা বলতো আর এটাও বলতো যে দাদু তার বন্ধুর বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছিল কিন্তু তার বন্ধু তাকে এ ব্যাপারে কোনো কথা বলেনি এরকমই দিন যাচ্ছিল আর দাদু খুব শরীর খারাপ হয় দাদু বিছানায় শুয়ে পড়েছিল পুরো উঠতেই পারত না বিছানা থেকে বরাবর আরও শরীর খারাপ হতে শুরু করে ডাক্তার দেখানোয় তাও শরীর ঠিক হয় না তার কয়েকদিন পর দাদু ঘুমের মধ্যেই বলতে থাকে যে তুই এসেছিস এইসব বলতে থাকে আর ঘুমের মধ্যে হাসতে থাকে আর একদিন দাদু আমাকে বলে যে তার বন্ধু তাকে নিতে এসেছে আর বাড়ির সবাই আমার কাছ থেকে এসব কথা শুনে ভয় পেয়ে যায় এবং যখন দাদুর ঘরে যায় তখন দেখে দাদু স্থির হয়ে বিছানায় শুয়ে আছে এটা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে তখন আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না যে দাদু মারা গেছে আর তারপরে দাদু তার বন্ধুর ব্যাপারে যেরকম ব্যাখ্যা করেছিল সেরকমভাবে আমি সেই লোকটার সম্বন্ধে জানতে পারি যে সে অনেক দিন আগেই ওই পুকুরে ডুবে মারা গেছে এই কথাটা শোনার পর আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমি ভাবি যে তাহলে দাদু ঘুমের মধ্যে তার ওই বন্ধুর স্বপ্নই দেখছিল বন্ধুর সাথেই কথা বলছিল ও তার ওই বন্ধুই তাকে নিয়ে গেছে এই ছিল আজকে আমাদের দ্বিতীয় ঘটনা তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে ব্যাক টু ব্যাক দুটো ঘটনা দুটো ঘটনার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আর যদি তোমাদের জীবনেও হয়ে যায় এরকমই ব্যাখ্যাহীন ঘটনা তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের ইমেল আইডিতে বা ফেসবুকে ভয়েস রেকর্ড করে বা লিখে আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের ঘটনা সবার সামনে তুলে ধরতে তাহলে বিদায় বন্ধুরা ফিরে আসবো অন্য ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে